জাতীয় ক্রিকেট দলের নির্বাচন প্যানেলে যুক্ত হলেন আব্দুর রাজ্জাক তো এই দেখতে পাচ্ছেন আব্দুর রাজ্জাকের পিকচার তো তিনি মূলত যেটা হচ্ছে বিসিবির নির্বাচন প্যানেলে অন্তর্ভুক্ত হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক সিনিয়র ও সাবেক ছাত্র আব্দুর রাজ্জাক করোনার কারণে দীর্ঘ দশ মাস পরে বিসিবি পরিচালিত পর্ষদ পর্ষদের বৈঠকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচন প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় আগে জাতীয় দলের এই দুইজন নির্বাচন থাকলেও প্রধান নির্বাচক কাবিরের নাটু হাবি হাসি গোল বাহালা গোল বাসার সমনের সাথে যুক্ত করা আব্দুল রাজ্জাকের রাজ্যের রাজ্জাককে সন্তান আর লাইনে হওয়া ভোট নিয়ে আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ঘরোয়া লিগে একশো সাঁত্রিশটি প্রথম ম্যাচ খেলেছেন আব্দুল রাজ্জাক বল হাতে নিয়ে নিজের ছবিতে করেছেন সশস্ত্র শূন্য ওয়ার্ডে শিকার দুইশো সাত উইকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাঁ, প্রতিপক্ষের চুয়াল্লিশ জনের ব্যাট ফিরেছেন প্যাভিলিয়নে রাজনীতি দলের হয়ে সর্বশেষ দুশো আঠারো সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট